আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করা শিখব টোটাল ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ আমরা এই কাজটা শিখে আমরা মার্কেট প্লেসে এই কাজটার উপরেও আমরা সার্ভিস দিতে পারবো তো দেখি আমরা একটু করি প্রথমে যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের কাজটা মার্কেট প্লেসে অ্যাভেলেবল কীরকম আছে বা এদের এর চাহিদা কীরকম তো আমরা এখানে যা লিখতে পারি Instagram Instagram hashtag hashtag research এটা লিখে আমরা সার্চ করতে পারি তো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ বিষয়ে বা ইনস্টাগ্রামের বিষয়ে মোটামুটি আমি ইনস্টাগ্রামের ক্লাসগুলোতে কথা বলছি অনেক কথা বলছি তারপরেও দেখেন শুধু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের উপরেও এখানে দেখেন সার্ভিস কিন্তু অনেক বেশি এখানে সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগও আসছে চলে আসছে আমরা যদি ইনস্টাগ্রামটা বাদ দিয়ে যদি হ্যাশট্যাগ লিখে সার্চ করি দেখি কীরকম আসে এক হাজার ওকে হ্যাশট্যাগ রিসার্চ এক হাজার এক হাজার প্রতিযোগী চলে আসলো আমরা ইনস্টাগ্রাম উল্লেখ করতে পারি শুধু হ্যাশট্যাগ করতে পারি অথবা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগটা দেখি তো এক হাজার ওকে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ তো এখানে তারা কি কাজগুলো করতেছে এবং এই কাজগুলোর কেন দরকার পড়ে একটা ক্লায়েন্টের সে বিষয়ে আমরা একটু পরে আলোচনা করি তার আগে আমরা একটু মার্কেটটাকে ভালো করে দেখি যে তারা এই কাজগুলো পায় কিনা বা তারা কি অর্ডার পায় কি না এইগুলো কাজে এই একজন I will research Instagram hashtag তো তিনি মনে হয় ওকে তার দেখেন চোদ্দোটা অর্ডার বর্তমানে রানিং আছে একত্রিশশো আশিটা কাজ কমপ্লিট করে ফেলছে ওকে তিনি টপ লিডের সেলার তিনি তিরিশটা হ্যাশট্যাগ রিসার্চ করে দেয় পঁচিশ ডলারে এখানে হ্যাশট্যাগের ভিতরে তিনি কী কী দিতেছে দেখেন account optimize hashtag strategy hashtag guide তার এগুলো আমরা এগুলোই দিব কিন্তু এগুলো একটু লেখছে ওরা একটু প্রাইসিংটাকে আরও সুন্দরভাবে সাজাইছে তো এইগুলো এই একজন চোদ্দোটা অর্ডার চলতেছে তারপরে দেখি আমরা এই সময় কি আসলো আবার বস টেন এটা আবার কি ওকে আচ্ছা ভাইয়া হ্যাশট্যাগ হ্যাশট্যাগ রিসার্চ আর ইনফ্লুয়েন্সার রিসার্চ এই দুটো একসাথে করে একটা গিট পাবলিশ করা যাবে না আপনি সমস্ত ইনস্টাগ্রামের যা কিছু আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট হ্যাঁ কিন্তু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার একটা আর হ্যাশট্যাগ রিসার্চ হচ্ছে আরেকটা তো সার্ভিসেস দুইটা ভিন্ন আপনি একসাথে দিতে গেলে উল্টাপাল্টা বাঁচতে পারে বুঝছেন আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি হ্যাশট্যাগের গিক দিতেছেন না ইনফ্লুয়েন্সারের গিক দিতেছেন আচ্ছা। তো ক্যান মিট হয়ে যান তো এখানে এই একজন চোদ্দোটা কাজ চলতেছে একত্রিশশো একত্রিশশো অর্ডার কমপ্লিট করছে একত্রিশশো আশিটা অর্ডার কমপ্লিট করছে যদি কাজ নাই থাকতো তাহলে কিন্তু এতগুলো অর্ডার পড়তো না একটা মেয়ে উনত্রিশটা কাজ করছে এখন বর্তমানে তার অর্ডার নাই ওকে ভালো লাস্ট ডেলিভারি কয় তারিখে আমরা একটু দেখতে পারি যে ফার্স্ট পজিশনে চলে আসছে most recent delivery most recent দুই উইক আগে ওকে একদিন আগে দেখেন কাজ করছে দুইটা দুইটা ডেলিভারি দিছে তিন দিন আগে মানে রেগুলারই কাজ পাচ্ছে ধরতে গেলে তারপরে আমরা আরও কয়েকটা দেখি একজন চৌষট্টিটা অর্ডার কমপ্লিট করছে দশ ডলার করে প্রাইস প্যাকেজের তিনি তারও একটা অর্ডার বর্তমানে রানিং আছে তিনি চল্লিশটা হ্যাশট্যাগ রিসার্চ করে দেয় এবং হ্যাশট্যাগ রিপোর্ট মানে ওই যে আমরা যে এক্সেলগুলো সাজায় দিই না ওইটা সুন্দর করে সাজায় দেয় হ্যাশট্যাগের রিপোর্ট দিয়ে দেয় আর কি অ্যানালাইসিস করে যা কিছু লাগে আমরা সবই দেখব এখানে নব্বইটা হ্যাশট্যাগ রিসার্চ করে দেয় বিশ ডলারে তো এখানে দেখবেন আরও অনেক আছে যারা এই সার্ভিসগুলো ভালোভাবে দিতেছে দেখি একজন ভিডিও প্রোভাইড করছে দেখি তার অর্ডার কটা লাস্ট ডেলিভারি কত লেভেল অন সেলার এখানে টুকটাক ভালোই অর্ডার করে খারাপ না তো এখনও খুব একটা পপুলার হয় নাই সামনের দিকে এটা খুব পপুলার হয়ে যাবে কারণ এখন মোটামুটি ইনস্টাগ্রামের অডিয়েন্স অনেক বেশি হতে যাচ্ছে দেখেন এক একদিন আগে একটা ডেলিভারি করছে তো আমরা দেখতে পেলাম যে মোটামুটি এখানে অর্ডার চলে এই সার্ভিসগুলো আমরা দিতে পারি এখানে ইজিভাবে আর এই কাজগুলো যে খুব কঠিন তা না একদম বাচ্চাদের কাজ এটা যে কেউ করতে পারে আর যারা অলস প্রকৃতির মানুষ তারা এই কাজগুলো করতে পারে আমি মনে করি কেন কারণ এখানে কোনো পরিশ্রমই নাই জাস্ট টেকনিক্যালি শুধু ইনফরমেশনগুলো বের করে একটা জায়গাতে শিটগুলো তৈরি করা আর কোনো কষ্টের কোনো কাজ নাই মানে এক জায়গা থেকে কপি করে আরেক জায়গাতে পেস্ট করতে হবে এই তৈরি তারপরে স্কেলটা সাজায়া সুন্দর করে বাইরকে কাজটা ডেলিভারি করে দিতে হবে তো হ্যাশট্যাগুলো কেন দরকার পড়ে আমাদের <coughs> আমাদের ফেসবুকে যেমন গ্রুপ আছে আমরা চাইলে সহজেই একটা গ্রুপে পোস্ট করে আমাদের পোস্টের এঙ্গেজমেন্ট ভিউ কমেন্ট ইত্যাদি মানে লাইক এগুলো কিন্তু আমরা বাড়ায় নিতে পারি তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের ফেসবুকে যেমন গ্রুপ থাকে এই গ্রুপগুলোতে আমরা চাইলে লাখ লাখ মানুষ ওই গ্রুপগুলোতে থাকে ওই গ্রুপগুলোতে আমাদের একটা পোস্ট শেয়ার করলে দেখা যায় ওইখানে ভিউ হয় লাইক হয় কমেন্ট হয় আবার ওইখান থেকে দেখা যায় শেয়ারও পাওয়া যায় মানে একটা পোস্টকে ভালো এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য বা বেশি মানুষের কাছে প্রচার করার জন্য আমাদের এই কাজগুলো করতে হয় যেহেতু এটা ফেসবুকের মাধ্যমে করতে হয় সেজন্য এটার মেথড ওই রকম গ্রুপ মেথড আর এখানে ইনস্টাগ্রামে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে হ্যাশট্যাগ ছাড়া মানে হ্যাশট্যাগ এর বিকল্প আর কোনো কিছু নাই যদি একটা পোস্টকে ভাইরাল করতে চান বা একটা পোস্টকে ভালো এঙ্গেজমেন্ট আনতে চান বা বেশি ফলোয়ারের কাছে পৌঁছাইতে চান বা বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাইতে চান তাহলে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে আপনাকে পোস্টগুলোকে করতে হবে এবং এই হ্যাশট্যাগের মাধ্যমে আপনি একদম রাইট পারসন বা রাইট কাস্টমারের কাছে আপনি আপনার প্রোডাক্টগুলো প্লেসমেন্ট করতে পারেন তো অনেক ক্লায়েন্ট আসবে যারা মোটামুটি তাদের অনেক বড় বড় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে বলবে যে দেখো এই অ্যাকাউন্টটাকে তোমাকে দিলাম আমি তুমি দ্রুত এটা আমাকে গ্রো করে দাও অথবা আপনাকে বলে দিতে পারে যে আমার এতগুলো পোস্ট আছে তুমি কি করবা এই পোস্টের অনুযায়ীতে বা অনুযায়ী তুমি এই হ্যাশট্যাগুলো রিসার্চ করে আমাকে একটা এক্সেল শিটে দিয়ে দাও যাতে আমি পরবর্তীতে শিডিউল আকারে এই পোস্টগুলো আমি করতে পারি তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই বায়ারগুলোতে এইগুলো করতে পারে তো আমি আগেই বলছি মনে করেন একটা ক্লিকের কাজ মানে একটা ক্লিক করলে একটা কাজ হয়ে যায় তো এরকম কাজগুলো ক্লায়েন্টেরা হয় ভয়ে করে না অথবা সময় ব্যয় করে তারা এই কাজগুলো করে না তো দেখা যায় যে ওই কিছু কিছু কাজ আছে আমরা যখন ফ্রিলান্সিং শুরু করি আমাদের অনেক কাজ থাকে যেমন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা সেট আপ করা বা একটা ইউটিউব চ্যানেল তৈরি করা একটা ভিডিও দেখে যে কেউ কিন্তু করতে পারে কিন্তু এইগুলো কিন্তু তারা দেখা যায় যে কোনো বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি অথবা ফিলিপাইনের মাধ্যমে এই কাজগুলো করে থাকে কেন করে তাদের সময় বাঁচানোর জন্য তারা ভাবে এখানে যদি আমি এক ঘন্টা সময় স্পেন্ড করি আমার হয়তো পাঁচ টাকা আমার বাঁচবে কিন্তু তিনি এখানে এক ঘন্টা সময় যদি এখানে দেয় তার পাঁচ টাকা ইনকাম ধরেন বাঁচলো কিন্তু তিনি যদি ওইখানে তার দেশে সময় দেয় তাহলে দেখা যায় যে তিনি একশো টাকা ইনকাম করতে পারবে এক্সাম্পল তাহলে তিনি একশো টাকা ইনকাম করা বাদ দিয়ে তিনি পাঁচ ডলারের মানে পাঁচ টাকার পিছনে কেন দৌড়াবে আমরা ওইখানে আমরা দেখছি এরকম মানুষ আপনি পাবেন এক্সাম্পল আমি বলতেছি এগুলো উদাহরণস্বরূপ যে ওইখানে এরকম মানুষ আছে তারা পার ঘন্টার মূল্য নেয় হচ্ছে একশো ডলার এক্সাম্পল তো বাংলাদেশি এরকম অনেক ফ্রিলান্সার পাবেন যারা সারা দিন পরিশ্রম করে নেয় পাঁচশো টাকা তাদের দিন তাদের ওইখানে ডিমান্ড কাজের ডিমান্ড অনেক বেশি মানে টাকের কাজের তুলনায় টাকার মান ভালো আর আমাদের এখানে টাকার কাজের তুলনায় কাজ বেশি করতে হয় টাকার মান খুবই খারাপ একটা আমেরিকান মানুষ তারা চাইলে খুব সহজেই পাঁচ ডলার দিয়ে একটা কপি বা চা খায় ঠিক আছে আমরা যেটা বলে থাকি আমাদের বাংলাদেশি মানুষ পাঁচ টাকাতে চা খায় তো আমরা যদি বাংলাদেশ থেকে আমাদের শ্রমগুলো বিক্রি করি কানাডাতে বা আমেরিকাতে তাহলে দেখা যাবে যে তাদের যে সময়টা আমরা দিতেছি ওরা কিন্তু ওদের কাছে পাঁচ ডলার মানে হচ্ছে পাঁচ টাকা ওদের কাছে মনে হবে না কিন্তু আমরা যদি এই টাকাটা বাংলাদেশে কনভার্ট করে নিয়ে আসি তাহলে কিন্তু এটা এটা কিন্তু আমাদের কাছে হিউজ টাকা মানে হিউজ একটা অ্যামাউন্ট পাঁচশো টাকা মানে পাঁচ ডলার আমার কাছে পাঁচশো টাকা তাদের কাছে পাঁচ ডলার মানে পাঁচ টাকা তো এই হচ্ছে কাহিনী তো এই কাজগুলো আমাদের মতো সেলাররা করে থাকে বা অল্প টাকায় তারা এই কাজগুলো করায় তো এর মাধ্যমে কি হয় তিনি একজনকে হয়তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখে আরেকজনকে সোশ্যাল মিডিয়া এইগুলো কাজ বা রিসার্চ মিসার্চ করে তাকে দেয় হয়তো কোনো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট রাইকে বলে যে আমাকে হ্যাশট্যাগ বা ডিটেলস কন্টেন্টগুলো আমার আমি শিডিউল আকারে পোস্ট করে দিতেছে শেষ আর এটা অনেক ক্লায়েন্ট আছে বুঝতে পারে না তার প্রোডাক্টের কী ধরনের হ্যাশট্যাগ হতে পারে যেটা আমরা বুঝতে পারি খুব সহজেই একজন ডিজিটাল মার্কেটার কিন্তু খুব সহজে এগুলো বুঝতে পারবে কিন্তু একজন মনে করেন বেসিক লেভেলের মানুষ এসে কিন্তু এগুলো বুঝতে পারবে না তার হ্যাশট্যাগুলো কী হবে হয়তো তিনি দুইটা বা তিনটা হ্যাশট্যাগুলো খুঁজে বের করতে পারে ঠিক আছে তারপরে কিন্তু রিয়েল হ্যাশট্যাগুলোকে খুঁজে বের করতে পারবে না তো যাই হোক আমি অনেক কথা বললাম আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যে একটা ইনস্টাগ্রামকে বড় করতে গেলে আপনাকে হ্যাশট্যাগের বিকল্পে মানে বিকল্প আর কোনো কিছু নাই যদি তিনি বড় করতে চায় দ্রুত যদি তার ইনস্টাগ্রামকে গ্রো করতে চায় তাহলে এগুলো তাকে করতে হবে তো সেই কাজটাই আমরা আজকে শিখব যে কিভাবে বা কোন কোন ধরনের হ্যাশট্যাগুলো রিসার্চ করলে আমরা খুব দ্রুত আমাদের ইনস্টাগ্রামগুলোকে বাড়ায় তুলতে পারবো এবং হ্যাশট্যাগের বিস্তরে কিন্তু দুই ধরনের হ্যাশট্যাগ পাওয়া যায় একটা হচ্ছে ডেট হ্যাশট্যাগ আরেকটা হচ্ছে এই যে আমরা যে হ্যাশট্যাগুলো রিসার্চ করি লাইভ হ্যাশট্যাগ যেটা বলতে পারেন ডেট হ্যাশট্যাগ যদি দিয়ে আপনি পোস্টগুলো করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে খুব একটা ফলাফল পাবেন না হ্যাশট্যাগের ভিতরে কিন্তু এগুলো আছে বাক করা আছে ঠিক আছে তো সেগুলো নিয়েও ডেট হ্যাশট্যাগ নিয়েও আমরা আলোচনা করবো সমস্যা নাই তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যে এই কাজগুলো শিখলে কিন্তু আমরা লাইফ টাইম এগুলো কাজ করতে পারবো আর যতদিন ইনস্টাগ্রাম আছে ততদিন আমরা এই কাজগুলো করতে পারবো চলুন আমরা কাজটা শিখি তো এগুলো আমি কেটে দিলাম আপাতত আমার কথা কি কেউ বুঝতে পারতেছেন বা শুনতে পারতেছেন আমি কে আছি নাকি আবার কোনো সারা শব্দ ওকে কিছু বুঝতে পারলেন হ্যাশট্যাগ রিসার্চের বিষয়গুলো ওকে তো এখানে আমরা ধরেন আমাদের হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে ধরেন আমি হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আমি এখানে লিখবো হচ্ছে বেশ কিছু হ্যাশট্যাগের জন্য কিছু টুলস দেব hashtag hashtag okay Instagram hashtag research লিখে দিই ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটার বা রিসার্চ আপনি যেটা খুঁজে লিখতে পারেন আমি হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটার লিখলাম তো এটা এই এটা আমি মোটামুটি দেখাইছিলাম ইনফ্ল্যাক্ট এটা আমি গত পর্বের ক্লাসে আলোচনা করছিলাম আজকে আরও কয়েকটা পাই কিনা যেমন কিওয়ার্ড টুলস ডট আইও এটাও খুবই ভালো এই যে একটা আছে এটা দিয়ে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন অল হ্যাশট্যাগ তারপর এই একটা আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হোপ এটা দিয়েও আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন চারটা টুলস দিয়ে এনাফ হ্যাশট্যাগ করা যাবে রিসার্চ করা যাবে তো কে আমাদের লোডগুলো হয়ে যাক এইখান এখান থেকে আমরা ছবির মাধ্যমে আমরা কিন্তু হ্যাশট্যাগ জেনারেট করতে পারি এই টুলসটা আর হচ্ছে আমাদের এই টুলসটা এই যে ইনফ্লাক্ট হ্যাঁ এই দুইটা টুলসের কাজ সেম এটার মাধ্যমে এই দুইটা কাজ সেম একটু লোডটা শেষ হলে আমরা একটু দ্রুত কাজ করতে পারবো ওকে আমাদের লোড কমপ্লিট আমরা এটা দেখছিলাম এটা দেখছিলাম এটা দিয়ে আপনি চাইলে একটা দিয়ে একটা কিওয়ার্ড বা একটা একটা হ্যাশট্যাগ লেখে আপনি অনেকগুলো হ্যাশট্যাগ বের করতে পারবেন একটা দিয়ে বা একটা ওয়ার্ড লেখে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন এটা দিয়েও সেম ছবি দিয়ে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন দেখি কাজ করে কিনা এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং হোপ এখানে আমরা ক্লিক করি সিলেক্ট ফটো বা সিলেক্ট ফাইল আমরা এখান থেকে দেখি কয়েকটা পিকচার নেওয়া যায় কিনা আমরা দেখি আমাদের কোনো প্রোডাক্টের কোনো ছবি আছে কিনা ধরেন আমি একটা ইয়েতে যাই অ্যামাজনে যে অ্যামাজন একটা প্রোডাক্টের ইমেজ নিয়ে আসি আমি গেমিং অ্যাক্সেসরিজ নেই আপাতত ধরেন কি নেওয়া যায় কম্পিউটারের জিনিস ভালো একটা ফটো নেই ওকে এই ওয়াচটা নেই স্মার্ট ওয়াচ ওকে জিপিএনজি হয়ে গেছে আমি আপাতত এটা কেটে দিলাম এটার দরকার নেই আমি এই ফাইলটা দেখি এখান থেকে ওপেন করি এটা কত দূর কাজ করে যেটা যেটা কাজ করবে যে টুলসটা সেই টুলসটা দিয়ে আমরা কাজগুলো করব। ধরেন এটা আমি ওপেন করলাম করে আপলোড হ্যাশট্যাগ এখানে ক্লিক করি ওকে ক্যামেরা লেন্স ওয়াশ মোটামুটি আইতাছে অনেকগুলো কপি হ্যাশট্যাগ এখানে অল হ্যাশট্যাগুলো আসতেছে না কেন অ্যাকাউন্ট সাইন আপ করা নাই সেই জন্য মেম্বার লগিং ওকে এখান থেকে আমরা করতে পারি দেখি টুলস থেকে হ্যাশট্যাগ রিসার্চ করার কোনো টুলস আছে কিনা hashtag counter hashtag TikToker hashtag follower hashtag generator okay আমরা এখান থেকেও যাইতে পারি এবার দেখি আসে কিনা না আসলে এটা বাদ smart watch upload watch. Hashtag watch এগুলো হ্যাশট্যাগ দেখাচ্ছে এখানে পপুলারিটি দেখাচ্ছে ওয়াচ ওয়াচ হ্যান ত্যান এগুলো দেখাইতেছে তো আমরা ধরেন এটাই আমি একটা হ্যাশট্যাগ আমি নিয়ে নিলাম নিয়ে আমি এটার থেকে কেটে দিই এবার এটার মাধ্যমে আইনা আমি এটা পেস্ট করব। দেখি এখানে কতটুকু কাজ করে আমি এটা লিখে সার্চ করি এখানে জেনারেট হচ্ছে দেখেন এখানে মোটামুটি তারা উপরে মানে ওয়াচের উপরে মোটামুটি টোটাল তিরিশটা হ্যাশট্যাগ কিন্তু বের করে দিছে তিরিশটা বের করে দিতে আপনি চাইলে কপি করে আপনি এটাও পোস্ট করতে পারেন তো আমরা একটা টুলসের বিষয়টা দেখলাম দুই টুলস দেখে পেলাম একটাতে আমরা চাইলে এটাতে ফাইন্ড আউট করতে পারি অথবা একটা যে কোনো একটা কথা লেখে আমরা এটা দিয়ে সার্চও করতে পারি এখানে ঠিক আছে এখানে একটা ওয়ার্ড লিখে সার্চ করতে পারেন ধরেন আমি এক্সাম্পল আমি একটা কার লিখে দিই কার কার লিখে জেনারেটে ক্লিক করব। তাহলে কারের যতগুলো হ্যাশট্যাগ আছে আপনি এখানে দেখতে পারবেন ওকে কিছুক্ষণ অপেক্ষা লাগবে ওকে আমরা জেনারেটে ক্লিক করি হ্যাঁ ধরেন তিরিশটা হ্যাশট্যাগ কিন্তু বের হয়ে গেছে গাড়ির বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ র্যান্ডম অনেকগুলো হ্যাশট্যাগ বা মাল্টিপল অনেকগুলো হ্যাশট্যাগ এখান থেকে বের হচ্ছে তো এটা দিয়েও কিন্তু আমরা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি কিন্তু এখানে জিনিসগুলো হচ্ছে কি যে আমরা এখান থেকে হ্যাশট্যাগ বের করতে পারতেছি কিন্তু এই হ্যাশট্যাগের সার্চ ভলিউম কত এই হ্যাশট্যাগটা কতটা পপুলার সেটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না এটা শুধু আমরা বের করতে পারতেছি তো আমরা কি করব যখন আমরা কাজগুলো করব তখন আমাদের সব থেকে বেশি এই দুইটা এই দুইটা টুলসের সব থেকে বেশি প্রয়োজন হ্যাশট্যাগ রিসার্চের জন্য ধরেন এই কারের হচ্ছে আমার একটা কার বিজনেস আমি হ্যাশট্যাগটাকে কপি করলাম কপি করে এবার আমি এখানেও পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম এবং আমি ইনফ্ল্যাক্টের এখানেও পেস্ট করে দিলাম আমি কিন্তু ইনফ্ল্যাক্টের মাধ্যমে কিন্তু ইমেজ দিয়েও কিন্তু বের করতে পারবো ফটো মানে ফটো থেকে কিন্তু আমি হ্যাশট্যাগ বের করতে পারবো সেম আগেরটার মতোই তো আমি এখান থেকে জেনেটিক্যালি করছি এখানেও বের হচ্ছে এখানে বের হচ্ছে তো তাহলে এটা দেওয়ার আর কাজ নেই এটা দিয়ে আপনি চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন সমস্যা নাই তাহলে এটা আমি কেটে দিলাম তাহলে আমাকে মেন কাজ হবে এই দুইটার উপরে তো এখানে দেখেন বের হচ্ছে মোটামুটি তিনশো তেষট্টিটা আমাদের হ্যাশট্যাগ বের করে দিছে এখানে তো এই একটা গেল দেখি এবার ইনফ্ল্যাক্টের কী অবস্থা ইনফ্ল্যাক্ট ওকে ইনফ্ল্যাক্টে অনেকগুলো বের হয়েছে কার ইউজার আছে কত ইউজার আছে পঁচানব্বই মিলিয়ন ওকে এটা আমরা কপি করলাম আর এখানে কি দেখাচ্ছে পোস্ট আছে এতগুলো সার্চ ভলিউম এত এবারে সিপিসি এটা আছে কম্পিটিশন কত আছে একচল্লিশ মিডিয়াম ওকে খুবই ভালো তো আমাদের এটা হইলেই এনাফ তো এখানে দেখেন প্রায় লেখা আছে হ্যান ত্যান আমাদের আমরা চাইলে যখন আমাদের অনেকগুলো হ্যাশট্যাগ দরকার পড়বে তাহলে আমরা একটা একটা করে কিন্তু আমরা এখান থেকে ধরেন এই হ্যাশট্যাগটা আমি কপি করলাম কপি করে ধরেন কার্স ধরেন এটার আমি রিসার্চ করছি একটা রিসার্চ করছি কার এবার আমি এর যুক্ত করে দেখি আর একটা লেখি দেখেন এখানে দেখেন কার্ডস কার্ডসের কতগুলো আছে তাহলে আমরা চাইলে আমরা যদি সবগুলো নাও দেখতে পারি সমস্যা নাই আমরা চাইলে একটা একটা করে বের করে করে কিন্তু এইভাবে আমরা হ্যাশট্যাগুলোকে রিসার্চ করতে পারি বা দেখতে পারি তো এই কাজটা আপনারা আশা করি করতে পারবেন ধরেন কার লিখে একটা হ্যাশট্যাগ দিলেন তারপরে আবার ধরেন কার্ডস লিখে আরেকটা হ্যাশট্যাগ লিখলাম তাহলে এটার যে ফলাফলগুলো আছে আমরা কিন্তু এখানে দেখতে পারবো কিন্তু এখানে দেখেন এখানে আপনি পোস্টগুলো দেখতে পারেন কত মিলিয়ন পোস্ট আছে মান্থলি সার্চ কত হয় কিন্তু এখানে কিন্তু কত মিলিয়ন ইউজার আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এইটার এই টুলসের মাধ্যমে কিন্তু আমরা মিলিয়ন ইউজার দেখতে পাচ্ছি এখানে মিলিয়ন ইউজার এখানে মিলিয়ন ইউজার দেখাচ্ছে এটা এই দুইটার মাধ্যমে আমরা কিন্তু ইয়ে করতে পারতেছি এবং এখান থেকে আমরা কিছু পপুলার ট্যাগও আমরা এখান থেকে বের করতে পারবো ওকে নিচের দিকে আমাদেরকে যেতে হবে আমরা টপিক বেস আমরা হ্যাশট্যাগুলোকে বের করতে পারবো টপিক বেস এই দেখেন টপিক দেওয়া আছে না টপিক বেসও আমরা হ্যাশট্যাগুলো বের করতে পারবো এই যে দেখেন টপিক হ্যাশট্যাগ মানে আপনি যদি ক্যাটাগরি এর ভিতরে মিলে যায় বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের সাথে যদি এই হ্যাশট্যাগুলো মিলে যায় তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন তারপরেও আপনি যখন পোস্টগুলো করবেন এই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন আপনি টোটাল তিরিশটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন ধরেন ওয়ান মিলিয়নের উপরে ওয়ান মিলিয়ন মানে ওয়ান ওয়ান মিলিয়নের উপর থেকে মানে ওয়ান মিলিয়ন থেকে শুরু করে উপরে যত উপরে আছে ওই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন মিনিমাম পাঁচটা তারপর ওয়ান মিলিয়নের নিচে হ্যাশট্যাগ মানে সবগুলো ভাঞ্জায় হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন ঠিক আছে ওয়ান মিলিয়নের নিচে ব্যবহার করবেন বাসটা এরকম মানে টোটাল আপনি অ্যাভারেজ মিলাইয়া তিরিশটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন তো এই গেলো টপিক বেস আমি ছিলাম কারে তো আমি একটা শিট তৈরি করব যে কিভাবে আপনি এই কাজটা রিসার্চ করে একটা প্রোডাক্টের আমাদের নিশ হচ্ছে আমাদের কার তো আমি চাচ্ছি কারের যে নিশটা আছে এই হ্যাশট্যাগুলো আমার একটা ক্লায়েন্টে কাজ দিছে আমি পঁচিশটা হ্যাশট্যাগ রিসার্চ করে আমি দিব মানে ক্লায়েন্টকে দিব কিভাবে প্রুফ সাজাবো সেটা এখন দেখি ইনস্টাগ্রামে পোস্ট করবে আপনি কি ইনস্টাগ্রামে পোস্ট করছিলেন এবতরি আপনি একটা কাজ করবেন আপনি হ্যাশট্যাগ দিয়া পাঁচটা পোস্ট করবেন আর হ্যাশট্যাগ ছাড়া পাঁচটা পোস্ট করবেন দেখেন কোনটাতে ফলাফল ভালো আসে ওকে ট্রাই করেন এক্সপিরিয়েন্স করতে হবে আমি যে পোস্টগুলো করছি সেগুলো দেখেন নাই ওকে যাই হোক তো আমরা তো এই যে এটাতেই তো আনলিমিটেড যতগুলো হ্যাশট্যাগ আছে এখানে পায়ে যাবেন তো এখান থেকে ধরেন কার এখানে দেখেন কতগুলো হ্যাশট্যাগ আসার কথা ওকে এটা নাকি এটা এই যেটা কিওয়ার্ড টুলস তিনশো একটি হ্যাশট্যাগ আসতে আপনার তো এত হ্যাশট্যাগ লাগবে না দেখেন তিনশো একষট্টিটা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন তিরিশটা এটা শুধু একটা একটা একটা কিওয়ার্ডের উপরে আপনি আরেকটা লেখেন আরেকটা ওয়ার্ড লেখেন আরও অন্যরকম আসবে বুঝছেন হ্যাঁ, এখানে সার্চ করলেও পেয়ে যাবেন ওকে আমি দিয়ে দিচ্ছি এগুলো কি মিটে যাবে গ্রুপে দিয়ে দাও তো যে কেউ আসো ঋতিক নাই ওকে গ্রুপে দিয়ে দাও তো আমি একটা শীট তৈরি করব কিভাবে শীটটা তৈরি করব সেটা এখন দেখি তো এখান থেকে আমি তিন নাইন ডট থেকে আমরা চলে যাব হচ্ছে ড্রাইভে তো আমরা ড্রাইভে ক্লিক করি এই কাজগুলো একদম সহজ এগুলো কোনো পরিশ্রমই নাই ওকে সালমাপুর কি কাজটা অ্যাকসেপ্ট করছিল কি না এটা ভিডিও বানা রেখে দিয়েছি তার ওকে তো এখান থেকে আমি চলে যাব হচ্ছে এক্সেল শিট আমরা এখানে ক্লিক করব তাহলে আমার হয়ে গেল এক্সেল শিট ওপেন তো এবার আমি এখানে একটা নাম দিব আজকের ক্লাসের নামটাই দিয়ে দিই হ্যাশট্যাগ রিসার্চ ওয়ার্ক প্রুফ এটা লিখতে পারি Instagram insta instagram hashtag hashtag tag hashtags hashtag research research research work work proof এখানে আপনার ক্লায়েন্টের যে নামটা থাকে সেটা আপনি প্রথমে উল্লেখ করে দিতে পারেন তারপরে এইগুলো লিখতে পারেন হ্যাশট্যাগ রিসার্চ প্রুফ তো এটা লেখার পরে একটা শিট তৈরি করতে হবে এখানে আমরা কি করব একটা নাম দিব প্রথমে প্রতিটা কাজের শিটগুলোকে বড় করার জন্য নংটা ব্যবহার করবেন মাসবি বি ওকে নং দিলাম তারপরে আমি দিতে পারি ধরেন হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জি হ্যাঁ বলেন আমরা কি হ্যাঁ ওটা তো দেখাইছি আপনি লাস্ট ক্লাস পর্যন্ত করেন নাই লাস্ট পর্যন্ত ও তাহলে এটা দেখা উচিত ছিল আপনার আবার ভিডিওটা হ্যাশট্যাগ তারপরে আমরা ধরতে পারি ইউজার ইউজার কত আছে ইউজার বা অডিয়েন্স আপনি যাই খুশি লিখতে পারেন ইউজার তারপরে আমরা দিতে পারি পোস্ট পোস্ট কত মিলিয়ন পোস্ট আছে বা পোস্ট কতগুলো আছে সেগুলো আমরা এখানে দিতে পারি পোস্ট তারপরে আমরা দিতে পারি সার্চ ভলিউম সার্চ ভলিউম মানে প্রতিটা হ্যাশট্যাগের কত কিছু থাকে সেটা এখন এখানে দেখেন দিতে হয় search sheet search volume petroleum আরে ভাই বলিয়ম ওকে বলিয়ম তারপরে আমরা দিতে পারি এখানে আরেকটা তৈরি করি এখানে দিতে পারি average average average average CPC CPC CPC CPC okay তারপরে আমরা লাস্টের দিকে আমরা কম্পিটিশন রাখতে পারি কম্পিটিশন কম্পিটিশন কীরকম competition petitions okay competitions তো এটা দেওয়ার পর আমি এটাকে আমি কিন্তু খুবই স্লোলি কথা বলতেছি কেন কথা বলতেছি অনেকে আছে যারা খুবই নতুন অনেক কিছু বুঝতে পারবে না সেই জন্য আমি বাইঙ্গে বাইঙ্গে বুঝাইতেছি কারো কি প্রবলেম আছে এইভাবে কথা বললে বা সমস্যা হচ্ছে ওকে তো আমরা এটা এইটুক আমরা ইয়া করতে পারি এইভাবে আমরা সাজাবো একটা শীট তৈরি করব করার পর আমরা প্রথমে ধরেন আমি দিলাম এক দুই এবার আমি ধরেন বিশ পঁচিশটা হ্যাশট্যাগ বা তিরিশটা হ্যাশট্যাগ রিসার্চ করে দেবো তখন তিরিশ পর্যন্ত টান দিই তিরিশ তিরিশ তিরিশ ওকে তিরিশ তাহলে তিরিশটা হয়ে গেল এবার হ্যাশট্যাগুলোর নাম ধরেন আমার বায়ারের হ্যাশট্যাগটা হচ্ছে গাড়ি রিলেটেড তাহলে আমি এখান থেকে কার্ডটাকে সিলেক্ট করলাম তাহলে আমাদের হ্যাশট্যাগ হচ্ছে কার তো আমরা এটা কপি করি প্রথমে হ্যাশট্যাগ হবে কার তো আপনি এখানে দিতে পারেন হ্যাশট্যাগ কার ঠিক আছে দিয়ে দিলেন তারপর ইউজার কত মিলিয়ন ইউজার আছে কারের উপরে সেটা আমরা এখন দেখি তো আমরা এটার জন্য আসলাম হচ্ছে কিউআর টুলস আইও এখানে আসি আমরা লিখি কার্স ওকে এখানে কার্ডস আছে আমরা এখানে শুধু কার্ডটা ব্যবহার করব ওকে ওকে কার্ডটা বের হচ্ছে এখানে কারের পোস্ট আছে কত এত এত মিলিয়ন পোস্ট ওকে এক্সাম্পল আমরা এখানে পোস্টটা আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার ইউজার কত আছে কারের ইউজার আছে নাইন নাইন ফাইভ ওকে পঁচানব্বই দশমিক সাতচল্লিশ মিলিয়ন ওকে নাইনটি ফাইভ দশমিক ফোরটি সেভেন ওকে আমরা এখানে দিই নাইনটি ফাইভ দশমিক ফোরটি সেভেন ওকে এখানে আমরা মিলিয়নটাকে উল্লেখ করে দিতে পারি এম মিলিয়ন তো ওকে দিয়ে দিলাম এবার সার্চ ভলিউম কত আছে এই হ্যাশট্যাগের সার্চ ভলিউম মাসে কত মানুষ সার্চ করে এটা আমরা কপি করলাম সার্চ ভলিউম তাহলে আমাকে একটা শিট থেকে আরেকটা শিটটাকে বের করা যাইতেছে অ্যাভারেজ এবার অ্যাভারেজ সিপিসি কত আছে অ্যাভারেজ সিপিসি আছে মানে অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে আমাদের কত টাকা খরচ হবে ইউএসডি তো এটা আমাদের খরচ হবে তাহলে এটা কি খুবই ভালো খুবই কম তো এটা আমরা নিতে পারি তো এটা নিয়ে গেলাম তারপরে আর কি বাকি আছে কম্পিটিশন কত আছে মিডিয়াম আপনি মিডিয়ামটা ইউজ করতে পারেন অথবা এটা আপনি দিয়ে দিতে পারেন সম্পূর্ণটাই কপি করে এখানে দিয়ে দেন তো হয়ে গেল একটা একটা হয়ে গেল এবার আমি চাচ্ছি যে আরেকটা বের করি এটা হচ্ছে ধরেন কার্স কার্স ওকে এর যুক্ত করে দেই কার্স আর এখানেও ধরেন আমি কার্সটা আবার উল্লেখ করে দিই কার্স ওকে কার্স আসছে এখানে বলতেছে বিরাশি দশমিক ছিয়াশি মিলিয়ন ওকে তাহলে আমি এটা দেই বিরাশি বিরাশি দশমিক ছিয়াশি মিলিয়ন না ছিয়াশি মিলিয়ন ইউজার কত আছে ওকে কার্ডস ওকে পোস্ট আছে এত মিলিয়ন এইভাবে আপনাকে অনেকগুলো প্রোডাক্টের উপরে এগুলোকে বের করে দিতে বলতে পারে তো এটা আমি বের করে দিলাম তারপরে এখানে মান্থলি সার্চ হয় এত এটাও আমি বের করে দিলাম তারপরে আপনার অ্যাভারেজ সিপিসি এটাও ওকে ডলারটা কপি করি এটাও আমি বের করে দিলাম তাহলে বাইরের তো সবই বের করে দিতেছি তো এবার ধরেন এটাও মিডিয়ামে আছে একচল্লিশ নাম্বার ওটা বিয়াল্লিশ নাম্বার ছিল এটা একচল্লিশে আছে কম্পিটিশন ওকে তারপরে এখানে আমাদের মিলিয়ন দেখাইছি হ্যাশট্যাগটা ওকে হ্যাশট্যাগটা আমরা প্রথমে দিয়ে দিই কার্স হ্যাশট্যাগ কার্স তো এবার ভাইয়ার কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে না আমি পঞ্চাশটা বা ষাটটা হ্যাশট্যাগ বের করে দিছি তাহলে আমার কোনগুলো ব্যবহার করা দরকার আমার এইগুলো ব্যবহার করা দরকার অনেক টুলস আছে যেগুলোতে দেখা যাবে যে আপনি ফ্রিতে দেখতে পারবেন না এভাবে রিসার্চ করা কিন্তু অনেক টাফ কষ্টকর ঠিক আছে না খুবই কষ্টকর দেখেন তিনটা বের হয়েছে তারপরে বের হইতেছে না বাইরে কিন্তু দেখতে পারতেছে না কিন্তু আমরা কিন্তু এভাবে সহজে বের করে দিতেছে বাইরে চালে কিন্তু এখানে যদি পঞ্চাশটা বা ষাটটা হ্যাশট্যাগ চায় পাঁচ ডলারের মাধ্যমে তাহলে কিন্তু তিনি লিস্ট আকারে দেখতে পারবে এবং হ্যাশট্যাগুলো রিসার্চ করে তার পোস্টে কিন্তু খুব সহজে পোস্ট করতে পারে এইভাবে আপনাকে হ্যাশট্যাগুলো রিসার্চ করতে হবে তো এবার এইটা এই হ্যাশট্যাগুলো দিয়ে কিন্তু সহজে আমরা মার্কেটিংগুলো করতে পারতেছি এবার আরও কিছু হ্যাশট্যাগ চিনে রাখা দরকার সেটা হচ্ছে ওটার বলা হয় ব্যান্ডেড বা ব্যান্ড আউট বা ডেট হ্যাশট্যাগ যে হ্যাশট্যাগুলো দিয়ে দিলে কোনো কাজে আসে না বা কোনো পোস্টে লিস্ট হবে না তাহলে এইগুলোকে চিনে রাখেন ব্যান্ড হ্যাশট্যাগ লিস্ট এটা লিখে সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে আসবেন একটা দিকে হবে ধরেন নিচের দিকে আসবেন ধরেন এখানে বলে দিতেছে এ থেকে মানে এবিসিডি যতগুলো আছে ছাব্বিশটা হ্যাঁ এ থেকে জেড পর্যন্ত বা জেড নাই কেমন না হয় ওয়াই পর্যন্ত ওয়াই পর্যন্ত যতগুলো আছে সবগুলোর উপরে হ্যাশট্যাগ আছে যে এই এর রিলেটেড যতগুলো হ্যাশট্যাগ আছে এই রিলেটেড যদি হ্যাশট্যাগ রিসার্চ করতে চান তাহলে যেমন কার রিলেটেড হ্যাশট্যাগের ভিতরে ধরেন কারের প্রথমে অক্ষরটা কি সি তাহলে সি এর ভিতরে যতগুলো হ্যাশট্যাগ আছে ব্যান্ড আউট করা সেগুলো আমরা দেখতে পারি তো আমরা এখানে ক্লিক করি ক্লিক করলে দেখেন সি এর ভিতরে এই দুইটা হ্যাশট্যাগ ব্যান্ড আউট মানে এগুলো দেওয়া যাবে না আমরা রিসার্চ করার সময় যদি এগুলো বের হয়ে যায় আমরা যদি গরমে দিই তাহলে এগুলো দিবেন না তারপরে ধরেন এরগুলো কোনগুলো ধরেন এইগুলো অ্যাডাল এগুলো এগুলো দিবেন না তারপরে বিয়ের তাই না যে যখন আমরা হ্যাশট্যাগের শীটটা বানাবো হ্যাঁ হ্যাঁ এটাও আমি দিয়ে দিচ্ছি লিংকটা হ্যাঁ হ্যাঁ স্প্যাম হিসেবে ধরে তো অনেকে আছে এগুলো শুদ্ধ মাইরা দেয় ঠিক আছে পোস্ট করার সময় তো আমরা এগুলো এগুলো আপনারা দেখবেন দেখার পরে এগুলোকে হ্যাশট্যাগুলো আপনারা ইয়াতে দিয়ে দিবেন রিসার্চ করে করে দেখবেন অনেক কিছু আছে ঠিক আছে এগুলো ব্যবহার করা যাবে না এগুলো আপনারা ব্যবহার করবেন না এগুলো ব্যবহার ব্যতীত আপনারা পোস্টগুলো করেন যেভাবে হ্যাশট্যাগুলো বের করলেন না ওইভাবে এবার টোটাল মিলা এই হ্যাশট্যাগ যতগুলো বের করবেন করার পরে একটা শিট বানাবেন এবং বানানোর পরে ক্লায়েন্টকে কিভাবে দিবেন তাহলে ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশটের জন্য যাবেন হচ্ছে লাইট শট নামের একটা এক্সটেকশন নামায় নিয়ে আসবেন নামায় এসে এখান থেকে দেখেন প্রিন্টে ক্লিক করবো আমি এখানে একটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিব সুন্দর করে একটা স্ক্রিনশট নিব নিয়ে এখান থেকে ধরেন আপলোড ফাইল অথবা সেভ ফাইল দুইটার একটা করে নেবেন করে ধরেন আমি সেভ ফাইলে ক্লিক করলাম মানে এই কাজটা ধরেন অনেকগুলো করছি আমি তিরিশটা করছি করার পরে একটা স্ক্রিনশট রাখবো এটা হচ্ছে হিসাবে ব্যবহার করব। যখন কোনো ক্লায়েন্ট বলবে যে তোমার প্রুফ আছে কিনা এই কাজের হ্যাঁ অবশ্যই আচ্ছা, হ্যাঁ সেটা দেখাচ্ছি তো এটা আমি একটা প্রুফ দিলাম হুম এটা হচ্ছে প্রুফ জমা দেওয়ার জন্য স্ক্রিনশটটা রেখে দিলেন একটা ফাইলে বা আপনি একটা ফাইল তৈরি করতে পারেন কম্পিউটারে ওয়ার্ক বা প্রুফ ওয়ার্ক বা আপনি ইত্যাদি নাম দিয়ে একটা মানে আপনার এটাকে বলা হয় ইয়ে আপনার পোর্টফোলিও পোর্টফোলিও একটা ফোল্ডার দিয়ে আপনি এগুলো রেখে দিতে পারেন যখন কোনো ক্লায়েন্ট চাপে তাৎক্ষণিক দিয়ে দিতে পারবেন তো এটা করে রাখার পরে এবার দেখেন এখানে লেখা আছে শেয়ার আমরা শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব রেস্ট্রিক্টেড লেখা আছে আমরা এখান থেকে চলে যাব one the with the link এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা ভিউ থেকে আমরা চলে যাব এডিটর এটা দিয়ে দিবেন বাইরকে এটা দিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেস এটা নিয়ে আপনি ফাইবারে যে ডেলিভারি অপশনটা আছে আমরা এগুলো দেখাই দিব কোথা থেকে ডেলিভারি একটু পরে আমরা একটা কাজ ডেলিভারি দিব সমস্যা নাই ওইটা আপনি দেখতে পারেন কোথায় এই কাজগুলো ডেলিভারি দিতে হয় ওকে তো আমরা এইভাবে এই লিঙ্কটাকে ওইখানে পেস্ট করে দিলে একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখে বারকে দিয়ে দিব বায়ার দেখবেন যে ফাইভ স্টার ফিডব্যাক দিয়ে দিছে পাঁচ ডলার পাঁচ ডলারে এবার আসি কিছু জিনিস জেনে রাখেন আপনি পাঁচ ডলারের সর্বনিম্ন বিশ বিশ থেকে চল্লিশটা এর ভিতরে হ্যাশট্যাগ রিসার্চ করে দিবেন আর যখনই চল্লিশটা বা চল্লিশটার উপরে যাবে হ্যাশট্যাগ তখন আপনি চল্লিশটার উপরে গেলে আপনি দশ ডলার চার্জ চল্লিশ থেকে আশিটা বা ষাটটা ঠিক আছে চল্লিশ থেকে ধরেন আশিটা মানে প্রথম প্যাকেজ হবে পাঁচ ডলার পাঁচ ডলারে আপনি চল্লিশটা করে দেবেন দশ ডলারে আশিটা পনেরো ডলারে করে দেবেন হচ্ছে একশো প্লাস ঠিক আছে এভাবে প্যাকেজগুলোকে বলে রাখবেন কখনো যদি কোনো বায়ার বলে যে তুমি আমি পঞ্চাশটা হ্যাশট্যাগ চাচ্ছি কত টাকা নিব আপ আমার ক্যাটাগরি ফলো করবেন যে তাহলে আমাকে কত চাইতে হবে বুঝছেন ব্যাপারটা তাহলে কিন্তু আর আপনাকে বলতে হবে না যে বায়ার বাজেট কত বা আমার বাজেট শুনতে হবে যে ভাইয়া কত নিমু এই কাজ হচ্ছে আপনার রুচি তো এইভাবে ডিলগুলো করবেন তো এইভাবে করা আচ্ছা, মানে আপনি পাঁচ ডলারে চল্লিশটা হ্যাশট্যাগ বেস করে দেবেন চল্লিশ থেকে নিচের দিকে ঠিক আছে চল্লিশ ডলারের উপর দিকে গেলে আপনি নেবেন হচ্ছে চল্লিশ থেকে আশি আশির মধ্যে থাকবেন হচ্ছে আপনি দশ ডলারে চল্লিশের নিচে মানে চল্লিশ থেকে নিচ মিহি নামলে আপনাকে পাঁচ ডলার চল্লিশ থেকে উপর মিহি উঠলেই দশ ডলার ঠিক আছে এইভাবে আপনি করবেন তারপরে পনেরো মানে চল্লিশটা করে আপনি আবার হিসাব করবেন চল্লিশটা পাঁচ ডলার তাহলে আশিটা হ্যাঁ গিক খোলা উচিত খুলতে পারে সমস্যা নেই তো এই হচ্ছে কাজ এটা এই গিকগুলো আপনি এত গিক খুলতে পারবেন না প্রতিটা কাজে আমি যেভাবে বলি তো আপনারা তো এত গিক খুলতে পারেন সাতটা গিক বানাইতে পারেন আমরা গিকই বানাইতে পারবো মিনিমাম ধরেন যেটি ক্লাস হবে এটির উপর গিক বানাইতে গেলে আমাদের গিক লাগবে এখন লাগবে দশ বারোটা ঠিক আছে আপনাকে নির্দিষ্ট একটা নিশ বাছাই করে নিতে হবে যে আমরা কাজ সবগুলো শিখবো ক্লায়েন্ট যখন আসবে তখন আমরা সব ধরনের কাজই প্রোভাইড করতে পারবো এরকম অ্যাবিলিটি থাকতে হবে তারপরে একটা নিশ নিয়ে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করেন কেউ ইনস্টাগ্রাম নিয়ে করেন কেউ ইউটিউব নিয়ে করেন কেউ এসিও নিয়ে করেন কেউ অ্যাড ক্যাম্পেইন নিয়ে করেন কেউ গুগল অ্যাড নিয়ে করেন কেউ প্রোডাক্ট লিস্টিং নিয়ে করেন যার যার বাকে চলে যান যার যেটা ভালো লাগে সেটাই করবেন ওই যে আমাদের স্কুলে পড়াইতো না জোর করে ওইরকম না আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করেন তাহলে আপনি সাকসেস হইতে পারবেন কারণ আপনার মনকে সান্ত্বনা দিতে পারবেন ঠিক আছে তারপরেও দেখেন যেটা ভালো হয় আপনারা যদি প্রথমে ভ্যারাইটি সার্ভিস দিতে চান দিতে পারেন নো প্রবলেম ওকে তো আশা করি এইভাবে কি কাজ করা সম্ভব আপনি যদি ইনস্টাগ্রামে টোটাল সার্ভিসটা দিতে চান তাহলে আপনাকে টোটাল টোটাল শুধু ইনস্টাগ্রামের উপর সার্ভিস দেন তাহলে অর্ডার আসবে ঠিক আছে যে কোনো একটা নিজ বাসেন আমাদের টোটাল ছাব্বিশটা টপিক ক্লাস তো হবে দেড়শো দুইশো দেড়শো থেকে দুইশো যাই হোক একশো বা দেড়শো দুইশো তো সবগুলো তো গিক পাবলিশ করা পসিবল না তো আপনি একটা নিশ বাছাই করেন যে নিশটা আপনার পছন্দ হয় বা এই ক্যাটাগরির কাজগুলো আমার বেশি করেন সাতটা করেন ওগুলো শিখা রাখবেন প্র্যাকটিস করবেন বুঝলেন নাই এক্সেল শিট সাজায় রাখবেন পরবর্তীতে যখন এটা লেভেল অনে চলে যাবে তখন আবার ওই ওই রিলেটেড কাজ করবেন অন্য ক্যাটাগরিতে চলে যাবেন কারণ একটা কম্পিউটার থেকে দুই ক্যাটাগরি সার্ভিস দিতে পারবেন মানে দুই মানে একটা কম্পিউটারে আপনি ধরেন এক সার্ভিস দিতেছেন আপনার আরেকটা কম্পিউটার থেকে আরেকটা সার্ভিস দিতে পারেন কিন্তু নেট কানেকশনে এক হলে সমস্যা নাই আচ্ছা। তখন আপনি কম্পিউটার কিনবেন যেমন এই যে আমাদের সালমা বসে এখন লেভেল অনেক চলে যাবে তো ওরে হ্যাঁ বলে দিছি যে এখন ল্যাপটপ কিনে ফেলেন ল্যাপটপ কিনে আরেকটা ক্যাটাগরিতে সার্ভিসে চলে যান বুঝতেছেন ব্যাপারটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, তো আপনি তো ফাইবার একটা নিয়ে বসে থাকলে তো হবে না আপনি তো অনেক কাজ পারবেন অনেক কাজ শিখবেন ওকে আজকের ক্লাসের ভিতরে কি কোনো কারো প্রশ্ন বা কোনো কোশ্চেন আছে ওকে তাহলে আমি স্টপ করে দেই সালমাবু আছেন ডেলিভারি দিই শেষ